হ্যালো ফ্রেন্ড কলকাতা কোরিয়ার ক্লাবে আরও একবার স্বাগত আপনাদের সবাইকে তো আমরা আমাদের যে কোয়ারি সিরিজে রয়েছি আমরা জেনেছি যে কোয়ারি জিনিসটা কি সেটাকে কি করে ডাউনলোড করতে হয় এবং সেটাকে কি করে সিডিএন এর মাধ্যমে অ্যাটাচ করতে হয় আমাদের প্রজেক্টে কি করে গেট এলিমেন্ট বাই আইডির দ্বারা ডমকে ম্যানিপুলেট করতে হয় যে কোয়ারির মাধ্যমে ঠিক আছে তো আজকে আমাদের আলোচ্য বিষয় হবে get element by class name এটা যে কোয়ের মাধ্যমে আমরা কি করে করতে পারি আর জাভা স্ক্রিপ্ট ছেড়ে আমরা যে কোয়ারির মাধ্যমে এটা করলে আমাদের সুবিধা কি কি হবে তো রিকোয়েস্ট রইল কেটে দেখবেন না পুরোটাকে দেখবেন ঠিক আছে তাহলে চলুন কোডে চলে যাওয়া যাক তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই একই মার্কআপকে ইউজ করছি এই মার্কআপটা সম্পর্কে আর নতুন করে বোঝাবার কিছু নেই ভেরি বেসিক তিনটে এখানে ডিপ রয়েছে এবং তিনটে পি রয়েছে এবং একটা বাটন রয়েছে ব্যাস এই আমাদের মার্কআপ রয়েছে এটা এডিটারে দেখলে এরকমভাবে দেখাবে যে এখানে তিনটে ডিপ এখানে তিনটে পি এবং এখানে একটা বাটন ডিপগুলোতে ক্লাস রয়েছে সব কটাতে মেন আর আইডি রয়েছে ওয়ান টু আর থ্রি ঠিক আছে তো আজকে আমরা জানবো যে কি করে আমরা get element by class name যেটা আছে সেটাকে যে কোয়ের মাধ্যমে করতে পারি আর এতে সুবিধা কি তা দেখুন সবার ফার্স্টে আমরা এখানে জাবা স্ক্রিপ্ট দিয়ে করে দেখি জিনিসটা আর তার সুবিধাটা দেখব তারপরে যে কোয়েতে করব ওকে তাহলে দেখা যাক আমরা মনে করুন প্রত্যেকটা মেন যে ক্লাস আছে এটাকে ধরছি তাহলে আমরা কি করছি আমরা সবার ফার্স্টে একটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি ভ্যারিয়েবলের নাম দিচ্ছি ইএলই e e এবং সেখানে আমরা ধরছি কি document D O C U M E N T dot get element element by class name এইটা লিখে আমরা এখানে ক্লাস নেমটাকে দিয়ে দিচ্ছি ক্লাস নেমটা হচ্ছে মেন তাই তো M A I N main এটাকে দিয়ে দিলাম যতগুলো মেন নামের ক্লাস আছে সবকটা একটা অ্যারে হয়ে ইএলির e মধ্যে ঢুকে যাবে ঠিক আছে এটা আমরা জানি আমরা আগের ভিডিওতে দেখেছি আপনি যদি সেটা না জানেন তাহলে আমি কার্ডে লিঙ্ক দিয়ে দিচ্ছি কার্ড থেকে গিয়ে আপনি ওটা দেখে আসবেন স্ক্রিপ্টে কী করে করা হয়েছিল তো সেখানে আমি ডিটেলসে বুঝিয়েছি এখানে আমি ডিটেলসে বোঝাচ্ছি না এইবারে আমরা কি করছি আমরা যদি প্রত্যেকটা ডিপকে যদি আমরা একসঙ্গে রেড কালার করতে যাই তাহলে সেক্ষেত্রে আমরা একবারে করে দিতে পারবো না আমাদেরকে একটা লুপ চালাতে হবে তবে গিয়ে আমরা এটা করতে পারবো সেটা কিভাবে করে সেটা করতে হলে আমাদেরকে এখানে নিতে হবে ফর লুপ ফর লুপ নেয়ার পরে আমাকে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে ভ্যারিয়েবলের নাম ধরে নিচ্ছি আই আই শুরু হচ্ছে জিরোর থেকে তারপরে আমরা লিখে দিচ্ছি আই যতক্ষণ ছোট থাকবে আমার ইএলই e লেন্থ e থেকে ঠিক আছে E L E dot length L E N G T H লেন্থের থেকে যতক্ষণ ছোট থাকবে ততক্ষণ আর আই বাড়বে কত করে এক এক করে বাড়বে ঠিক আছে এই আমাদের লুপ বলে দেওয়া হয়ে গেল এবার লুপের ভেতরে গিয়ে আমরা কি লিখব আমরা এখানে লিখব ইএলই e তারপরে ব্যাকেট থার্ড ব্যাকেট শুরু করে আই দিয়ে দেবো ডাইনামিকলি দিলাম এই এলিমেন্টটা দিয়ে তারপর তার style S T Y L E style লিখে এখানে দিচ্ছি কি colour C O O R colour লিখে আমি ইকুয়াল টু দিয়ে রেড কালার করতে চাই তাহলে আর ই ডি রেড লিখে দিলাম ঠিক আছে এইবার যদি আমি এটাকে সেভ করে রিফ্রেশ করি তাহলে দেখব যে আমার সবকটা ডিপ একসঙ্গে রেড হয়ে গেছে কেন কারণ সবার ক্লাস আছে মেন ঠিক আছে যেখানে যেখানে আমার মেন ক্লাস আছে সব কটাকে আমার রেড কালার একসঙ্গে করতে হলে আমাকে এত কিছু করতে হলো ঠিক আছে এবার আমি এটাকে খানিক্ষণের জন্য কমেন্ট করে দিলাম ওকে দিয়ে আমি এটাকে রিফ্রেশ করে আসলাম এরা আবার আগের জায়গায় ফিরে গেছে এবারে আমি এই সেম জিনিসটা করব যে কোয়ারির মাধ্যমে দেখুন কত ইজি যে কেউ করতে পারে কত সহজে আমরা এখানে আসলাম সবার ফার্স্টে আমাকে আপনাদেরকে দেখিয়ে দিই যে এখানে আমার যে কোয়ারিটা ইনক্লুড করা আছে ঠিক আছে যে কোয়ারি কি করে ইনক্লুড করতে হয় সেটা যদি আপনি না জানেন তাহলে আমি বলবো যে একদম ফার্স্ট ভিডিওটা দেখে আসবেন আমি কার্ডে লিঙ্ক দিয়ে দিচ্ছি কার্ড থেকে গিয়ে দেখে আসবেন খুব ছোট ভিডিও কিন্তু ইম্পর্টেন্ট ভিডিও দেখে আসবেন অবশ্যই যদি না জানেন তো তো তাহলে এবার দেখে নেওয়া যাক যে আমরা এটা যে কোয়ারির মাধ্যমে কি করে করতে পারি যে কোয়ারির আমি শর্ট ফর্ম বলেছিলাম যে ডলার ডলারের মাধ্যমে আমরা কি করছি আমরা জাস্ট ক্লাস নেমটা সেটাকে ধরে নিচ্ছি ক্লাস নেম আছে মেন তাহলে ক্লাস আমরা প্রকাশ করি কি দিয়ে ডট দিয়ে তাহলে আমি এখানে ডট দিয়ে ক্লাস নেমটাকে লিখে দিলাম এতে আমার কি হয়ে গেল এই যে লাইনটা আমি লিখেছিলাম get elements by class name তারপরে মেন এই জিনিসটা এইটুকু লাইনের মধ্যে আমি কমপ্লিট করে দিলাম ঠিক আছে এইবারে এর সঙ্গে আমি লিখছি সিএসএস ঠিক আছে সিএসএস লেখার পরে সরি ফার্স্ট ব্যাকেট শুরু করলাম ফার্স্ট ব্যাকেট শুরু করে আমি এখানে কি বলে দিচ্ছি আর তার ভ্যালু বলে দিচ্ছি কি কোনটা এই যে আমরা কালারটা নিয়েছিলাম এই কালারটাকে এখানে দিয়ে দেবো সিও এল ও আর দিয়ে কমা দেব কমা দিয়ে আমরা কি কালার করতে চাইছি রেড করতে চাইছি ওকে চলুন আর ই ডি রেড লিখে দিলাম লিখে দিয়ে এটা সেভ করলাম সেভ করে ডমে এসে রিফ্রেশ করলাম দেখুন সবকটা ডিপ রেড হয়ে গেছে এইবার আপনি ভাবুন আমাকে স্ক্রিপ্টে ফার্স্টে এইভাবে এত বড় একটা লাইন লিখে আমাকে সবকটা ক্লাসকে ধরতে হলো এবং তারপরে আমাকে একটা লুপ ঘোরাতে হলো লুপ ঘুরিয়ে আমাকে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে কালার করতে হলো কিন্তু যে কোয়ারিতে আমি এক এইটুকুর মধ্যে আমি এত বড় লাইনটাকে কমপ্লিট করে ফেললাম এবং আমাকে কোনো লুপ ঘোরাতে হলো না আমি ডাইরেক্ট সব করার মধ্যে রেড কালার করে দিতে পারলাম তাহলে বুঝতে পারছেন কতটা সুবিধা এখানে আপনার যত লেখার টাইম বাঁচবে তত আপনি আপনার টাইমটাকে ক্রিয়েটিভিটিতে দিতে পারবেন তো এর জন্য আমরা জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি যে কোয়ারিকে ইউজ করি ঠিক আছে তো আশা করছি আপনারও এটা ভাল লাগবে এবং আপনিও in future jQuery use করার চেষ্টা করবেন তো আশা করছি বন্ধুরা সহজভাবে আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে get element by ID JavaScript অথবা যে কোয়ারি দুটোতে করলে পরে কোনটায় কিভাবে করতে হয় যেটা আপনার সুবিধা লাগবে যেটা আপনার ইচ্ছা করবে সেটা আপনি করতে পারেন আমি আপনাকে বলবো না যে আপনাকে যে কোয়ারি ইউজ করতে হবে বা বলবো না যে জাভাস্ক্রিপ্টই ইউজ করতে হবে যে কোয়ারি হচ্ছে জাভাস্ক্রিপ্টেরই একটা লাইব্রেরি ফাংশন তো আপনার যেটা ইচ্ছা আপনি সেটা ইউজ করতে পারেন তো ভিডিওটা যদি ভালো লাগে এখান থেকে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাকে মোটিভেট করতে ভুলবেন না ভিডিওটাকে আপনার বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন তাতে আপনার বন্ধুর নতুন কিছু শেখা হবে আর আমার আপনার বন্ধুর কাছে আপনার হাত ধরে পৌঁছে যাওয়া হয়ে যাবে আপনি যদি আজকে ফার্স্ট টাইম আমার ভিডিও দেখেন অথবা আমার চ্যানেলের সঙ্গে এখনও সাবস্ক্রাইব করে না জুড়ে গিয়ে থাকেন তাহলে বলবো নিচে লাল কালারের যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে ওতে ক্লিক করে পাশের বেল আইকনটা ক্লিক করে দেবেন ইন ফিউচার আমার তোলা প্রত্যেকটা ভিডিও আপনার কাছে তৎক্ষণাৎ পৌঁছে যাবে এবং আপনি দেখে নিয়ে আপনার নলেজকে আরও ইনক্রিজ করে নিতে পারবেন তো দেখা হয় বন্ধুরা পরের ভিডিওতে ততদিন খুব ভালো থাকবেন টাটা